জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আস্ত ভেসে হজারতে বেলালের মধুরাজান আস্ত ভেসে হজরতে বেলালের মধুরাজান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসুলে পাখতেন পাশে সাহাবাগন দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসুলে পাক হতেন পাশে সাহাবাগন ও বকর মরুসমান আলীর সঙ্গী কেমন হতো ও বকর মর সমানালীন সঙ্গী কেমন হতো দুনয়নের সুলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নের সুলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো